প্রশংসা সবটুকু সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি সাত আসমার এবং সাত জমিনের স্রষ্টা এবং যিনি সমস্ত মাকলুকাতে রিজিক দাতা যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেছেন সে আল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী সম্মানিত উপস্থিতি খুদবার বিষয়বস্তু শ্রেষ্ঠ জাতির কিছু বৈশিষ্ট্য শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মাতের কিছু বৈশিষ্ট্য পবিত্র কোরআন মাসিদে সুরা ইমরান একশো দশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন কুন্তুম খায়রা উম্মা কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা আমরু তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অত মেনু না আল্লাহ আল্লাপাক বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাদ শ্রেষ্ঠ একটি গোষ্ঠী শ্রেষ্ঠ একটি নেশান তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই আয়াত থেকে কোরআন মাসিদের এই আয়াত থেকে উম্মাতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় পৃথিবীতে অগণিত মানুষ আছে কোটি কোটি মানুষ আছে এর মধ্যে শ্রেষ্ঠ উম্মাদ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ হলেন মুসলিম সম্প্রদায় এদের প্রসঙ্গে আল্লাপাক বলছেন যে তোমাদের শ্রেষ্ঠ যদি বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বলার চেষ্টা করব আমি এগুলো হলো মুসলমানদের শ্রেষ্ঠ একটি শ্রেষ্ঠ উম্মাতের একটি বৈশিষ্ট্য একটি মানবিক চরিত্র যেটা অর্জন যদি আমরা করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাতে পরিণত হব শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠ জনগোষ্ঠী হিসাবে আমরা পরিচিত হতে পারব তো শ্রেষ্ঠ জাতির যে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে মোটামুটি তিনটি একটি হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দুই নম্বরে হলো সর্ব অবস্থায় মানুষকে উপদেশ দান করা আর তিন নম্বরে হলো ইসলামী দণ্ডবিধি সমূহ আরোপ করা ইসলামী দণ্ডবিধি সমূহ বাস্তব জীবনে বাস্তবায়ন করা এ প্রসঙ্গে আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আমরা শুনলাম যে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হলো যে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এখন যদি এই শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আমরা হারিয়ে ফেলি অর্জন না করে হারিয়ে ফেলি তাহলে আমরা মূলত আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলব আমরা শ্রেষ্ঠ জাতি বলে আর দাবি করতে পারবো না আল্লাহ পাক কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন এবং আমাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন তো এই দুটো দায়িত্ব এবং তার সাথে আরো আনুষাঙ্গিক কিছু দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি তাহলে আমরা শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আর থাকতে পারবো না এই জন্যই রাসুল পাকসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন তিনি বলছেন রাসুল সাল্লামকে আবু বকর আল্লাহ তালানো বলছেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে যখন লোকেরা কোনো অন্যায় কাজ হতে দেখে অথচ তা পরিবর্তন করে না তখন সত্তর আল্লাহ তাদের সকলের ওপর ব্যাপকভাবে তার শাস্তি নামিয়ে দেন অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই দায়িত্ব যখন কোনো কেউ পালন করে না তখন আল্লাহ পাক সেই জাতিকে একটি শাস্তি দান করেন

যদি কোনো জাতির পক্ষ থেকে কোনো জাতির মধ্য থেকে কিছু লোক এই দায়িত্ব পালন না করেন তাহলে সেই প্রসঙ্গে একটি হাদিস এখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ রাসুলাম বলছেন যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ রাসুলাম বলছেন যে যার হাতে আমার প্রাণ অর্থাৎ আল্লাহর কসম করে বলছি তোমরা কি করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের মানুষকে নিষেধ করবে নইলে সত্তর আল্লাহ তালার পক্ষ হতে নইলে সত্তর আল্লাহ তার পক্ষ হতে তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না সহি তিরমিজের হাদিস শরীফ আল্লাহ রাসুলাম বলছেন যে তোমরা তখন শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করবে কিন্তু সেই দোয়া কবুল করা হবে না তার মানে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে আল্লাহ তালা তার পক্ষ থেকে আমাদের সকলের প্রতি শাস্তি প্রেরণ করবেন আর সেই শাস্তি থেকে আমাদের আমরা রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের নিকটে আমরা দোয়া করব কিন্তু সেই দোয়া কবুল হবে না এই জন্য বলা হচ্ছে যে এই মূল যে দায়িত্ব সৎ কাজের আদেশ আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার এটা একটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে আজাব এবং গজব নেমে আসবে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা হলো একজন একটা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ একটি মর্যাদা একটি বিশেষ বৈশিষ্ট্য আসুন আমরা প্রত্যেকেই এই দায়িত্ব পালন করি এবং আল্লাহর আজাদ এবং গজব থেকে নিজেকে এবং নিজের পরিবার সমাজকে বাঁচার জন্য চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি এরপরে শ্রেষ্ঠ জাতির আরেকটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা হলো যে সর্ব অবস্থায় উপদেশ প্রদান করা সর্ব অবস্থায় মানুষকে নসিহত প্রদান করা আমর বেল মারুফ এবং নাহিয়ানের মুনকার বা শ্রেষ্ঠ জাতির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটা যে সর্ব অবস্থায় আপনাকে আমাকে কি করতে হবে আমাদের অধীনস্থদের উপদেশ এবং নসিহত প্রদান করতে হবে আর এটি হবে সৎ কাজের আদেশ দান অসৎ কাজে নিষেধ করার মূল স্প্রিট মূল একটি মানে বৈশিষ্ট্য যে আমরা সর্বাবস্থায় মানুষকে কি করব উপদেশ প্রদান করব কখনোই কর্কশ কখনোই উগ্র বা কখনোই মেজাজ খারাপ আমরা করব না সর্বাবস্থায় মানুষকে কি করতে হবে উপদেশ প্রদান করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যা দিন নাসিহাত যে দিন হলো নসিহাত নসিহাত যদি না থাকে উপদেশ যদি না থাকে তাহলে দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে আস্তে আস্তে বিস্তৃত হয়ে যাবে এই জন্যই রাসুলসাল্লাম বলছেন যা দিন নাসিহাত দিন হলো উপদেশ সাহাবিগান বললেন কাদের জন্য তিনি বললেন লিল্লাহে অলি কিতাবি অলি রাসুলি অলি আইম্মাতিল মুসলিমিন ও আহম্মাতিহিম সাহাবা কিরাম বললেন যে নসিহত করব কাদের জন্য নসিহতি যদি দিন হয় উপদেশটাই যদি দিন হয় তাহলে সেই দিন নসিহতটা আমরা কার জন্য করব কোন ক্ষেত্রে করব কিভাবে করব সাহাবাই কিরামরা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে নসিহত হলো লিল্লাহে আল্লাহর জন্য আর ব্যাখ্যা আমি দিচ্ছি পরে আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রাসুলের জন্য মুসলিম নেতাদের জন্য এবং সাধারণভাবে সকল মুমিনের বা মুসলিমের জন্য এখন নসিহতটা কি নসিহতটা হলো আসলে পরের বা অপরের কল্যাণ কামনা করা ভালো কামনা করা কাউকে কোনো অন্যায় থেকে বিরত রাখা পরিশুদ্ধ করা একেবারে বিশুদ্ধ করা কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির মধ্যে কোনো পরিবারের মধ্যে সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কিছু দেখা যায় তাহলে তাকে উপদেশের মাধ্যমে বা নসিহতের মাধ্যমে তাকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে একেবারে খাঁটি করতে হবে এটা হলো আবিধানিক অর্থে আসছে পরিশুদ্ধ করা আর পরিভাষায় বলা হচ্ছে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ করার মাধ্যমে অন্যের কল্যাণ কামনা করা আমার আপনার সামনে অন্যায় কিছু হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে ন্যায়ের আদেশ করতে হবে এবং অন্যায়ের নিষেধ অন্যায়ের নিষেধ করার মাধ্যমে অন্যের কল্যাণ কামনা করা এটাই হলো নসিহত এবং এটাই হাদিসের ভাষায় বলা আছে আর দিন ও আর নাসিহাতু দিন হলো নসিহত দিন হলো নসিহত দিন যদি আমরা নসিহত যদি আমরা না করি ভুলে যাই তাহলে দিন আস্তে আস্তে কি হবে ঘাটতি হয়ে যাবে দুনিয়া থেকে উঠে যাবে এই হাদিসে পুরো ইসলামকে নসিহত হিসেবে গণ্য করা হয়েছে আর দিন মানে গোটা দিন পুরো ইসলাম পুরো মুসলিম জীবন পুরো মমিন জীবনটাই কি নসিহত মানে গোটা ইসলামকেই নসিহত হিসেবে গণনা করা হয়েছে যেমন যেমন বলা হয় আল হাজু আল হাজু আরাফা পুরো দিন বা পুরো ইসলামটাই হলো নসিহত অর্থাৎ পুরো ইসলামকে নসিহত নামে আখ্যায়িত করা হয়েছে যেমন বলা হয় হাজ আরাফা অর্থাৎ মূল হজ হলো আরাফাতে কেউ হজ করতে গিয়ে যদি সব কিছু করলো কিন্তু আরাফাতে অবস্থান করলো না ফেকার পরিভাষায় বলা হচ্ছে যে এক ঘন্টা বা এক মিনিট হলেও কি করতে হবে হজ অনুষ্ঠানে গিয়ে হজ করতে গিয়ে কেউ যদি এক মিনিটও অবস্থান করে আরাফার ময়দানে তার হজ সাহা শুদ্ধ হয়ে গেল আর যদি কেউ এক মিনিটও কমপক্ষে এক মিনিটও সেখানে অবস্থান না করে তাহলে অন্য অন্য কাজ যতই সে করুক সেই বছরের হজ তার বাতিল গণ্য হবে এখানে বোঝানো হচ্ছে যে মূল যে হজ হজের যে মূল আনুষ্ঠানিকতা হজের যেটা মূল ফরজিয়াত সেটা হলো আরাফাতে অবস্থান করা আরাফাতে কেউ অবস্থান করলো না সে তপ করলো কুরবানি করলো সাই করলো সব করলো কিন্তু আরাফায় অবস্থান করলো না তার হজ বাতিল বলে গণ্য হবে অনুরূপ হবে অনুরূপ ভাবে নসিহতটাই পুরো ইসলাম নসিহতটাই কি পুরো ইসলাম যা না থাকলে দিন থাকে না এর দ্বারা বোঝানো হয়েছে যে মুসলমান মাত্রই পরস্পরের কল্যাণ কামনা করবে এবং পরস্পরকে কল্যাণের উপদেশ প্রদান করবে নসিহত মানে হলো প্রত্যেকটা মুসলমান পরস্পরকে কি করবে নসিহত করবে একে অপরকে নসিহত করবে এবং কল্যাণ কল্যাণ কামনা করবে এবং পরস্পরকে কল্যাণের উপদেশ প্রদান নইলে সে মুসলমানই নয় এখানে আল্লাহর জন্য নসিহত অর্থ তার জন্য হৃদয়ে নিখাত ভালোবাসা পোষণ করা এবং তার সাথে অন্যকে শরিক না করা এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে নসিহত লিল্লাহে আল্লাহর জন্য নসিহত এটা আবার কেমন কথা আল্লাহকে আমরা কি নসিহত করব। আল্লাহ কিন্তু নসিহত করার মতন আমাদের কোনো যোগ্যতা নেই এটার অর্থ হলো যে আল্লাহর জন্য নসিহতের অর্থ হলো হৃদয়ে নিখাত ভালোবাসা পোষণ করা তার জন্য অর্থাৎ আল্লাহর জন্য নিখাত ভালোবাসা পোষণ করা আল্লাহকে আল্লাহ বলে জানা আল্লাহর হুকুম হাকামকে মেনে চলা তার আদেশকে মানা তার নিষেধকে নিষেধ থেকে বর্জন করা হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা আল্লাহকে একেবারে ভাবে বিশ্বাস করা মনে প্রাণে বিশ্বাস করা এটাই হলো আর নাসিহতুলিল্লাহে আল্লাহর জন্য নসিহত তার কিতাবের জন্য নসিহত অর্থ কোরআন যে সরাসরি আল্লাহর কালাম এবং তা যে সত্য ন্যায় দ্বারা পূর্ণ তা সে বিষয়ে হৃদয়কে পরিচ্ছন্ন রাখা অলে কিতাবিহি বলা আছে যার নসিহাতুল্লাহ অলে কিতাবিহি কিতাবের জন্য নসিহত অর্থ হলো যে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে একেবারে খাঁটি মনে বিশ্বাস স্থাপন করা এটা যে সরাসরি আল্লাহর কালাম কোরআন পাক যে সরাসরি আল্লাহর কালাম এবং এটাতে সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ এই বিষয়ে একেবারে পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করা এটাই হলো কিতাবের জন্য নসিহত এর অর্থ তার রাসুলের জন্য নসিহত অলে রাসুলিহি তার রাসুলের জন্য নসিহত কিভাবে কিভাবে হবে এটা হলো মোহাম্মদ সাল্লাম যে শেষ নবী এবং তার আনিত ইসলাম শরীয়ত যে অভ্রান্ত সত্য ও পূর্ণাঙ্গ সে বিষয়ে হৃদয়ে অটুট ইমান পোষণ করা মোহাম্মদ সাল্লাম শেষ নবী এবং তার আনিত বিধান একেবারে পূর্ণাঙ্গ সত্য সে বিষয়ে হৃদয়ে একেবারে অটুট ভাবে বিশ্বাস স্থাপন করা এটাই হলো রাসুলের জন্য নসিহত আজকে যদি এটা আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে পৃথিবীতে অনেক মুসলমান আছে তারা শেষ নবীকে শেষ নবী হিসাবে মানতে রাজি নয় অনেকে তারা নিজেদেরকে নবী বলে দাবি করছে যেমন গোলাম আহমদ কাদিয়ানি তারা আগে আরো অনেক নবী নবীর জীবদ্দশাতে এবং নবী সালামের ইত্যাকালের পরও আবু বকরের আমলে তারা ভণ্ড নবতের দাবিদার হয়েছিল এক্ষেত্রে বোঝা যাচ্ছে তারা শেষ নবীকে শেষ নবী হিসেবে মানতে রাজি ছিল না মুসলিম নেতাদের জন্য নসিহত অর্থ হল তাদের জন্য সর্বদা কল্যাণ করা অলি বলা হচ্ছে অলি অলি আইম্মাতিল মুসলিমিন মুসলিমদের নেতাদের জন্য কল্যাণ কামন করা নসিহত করা তাহলে মুসলমানদের যারা নেতা থাকবেন সে মানে একবার তৃণমূল পর্যায়ে থেকে রাষ্ট্রীয় পর্যন্ত যেগুলো নেতা থাকবে তাদেরকে কি করতে হবে নসিহত করা বা তাদের কল্যাণ কামনা করা তাদের প্রতি অনুগত থাকা তাদেরকে সুপরামর্শ দেওয়া এবং তাদের কল্যাণ কর্মে সহযোগিতা করা তাহলে যারা নেতৃস্থানীয় লোক থাকবে আইমাতুল মুসলিম যারা থাকবে তাদেরকে আমাদেরকে কি করতে হবে সুপরামর্শ প্রদান করতে হবে এখন সুপরামর্শ দান করার পরিবর্তে যদি আমরা তাকে তার বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হই তার ক্ষমতাকে কেড়ে নেওয়ার চেষ্টায় থাকি তাহলে এটা কিন্তু সম্পূর্ণ উল্টাপাল্টা কাজ হয়ে যাবে এই জন্য বলা হচ্ছে মুসলিম নেতাদের জন্য নসিহত করা এর অর্থই হলো যে তাদের জন্য সর্বদা কল্যাণ কামনা করা তাদের প্রতি অনুগত থাকা তাদেরকে সুপরামর্শ দেওয়া এবং তাদের কল্যাণ কর্মে সহযোগিতা করা সর্বোপরি তারা যাতে সর্বদা আল্লাহর পথে পরিচালিত হন সেজন্য দোয়া করা আমরা তো পরামর্শ দেই না কল্যাণ কামনা করি না আর দোয়া তো ধারি ধারি না তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো মুসলিম নেতাদের কল্যাণ কামনা করতে হবে তাদের মান্য করতে হবে তাদের অনুগত থাকতে হবে এবং সর্বোপরি যাতে তারা আল্লাহর পথে পরিচালিত হন সেই জন্য আল্লাহ পাকের নিকটে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ এই মুসলিম সরকারকে তুমি কি করুন ইসলামের পথে রাখুন তুমি তাদেরকে হেদায়ত দান করুন এটা না করে উল্টা যদি আমরা কিছু করি তাহলে কিন্তু সেটা আর নসিহত থাকে না এরপরে হাদিসের মধ্যে বলা হচ্ছে ও আম্মাতিহিম সাধারণ মুসলমানের জন্য নসিহত অর্থাৎ তাদের কল্যাণে সর্বদা হৃদয়কে খোলা রাখা সাধারণ যত মুসলমান রয়েছে প্রত্যেকের কল্যাণে একেবারে হৃদয়কে খোলা রাখা তাদের মঙ্গল দেখানো তাদের মঙ্গল কামনা করা এবং তাদের ইহকাল এবং পরকালের মঙ্গলের পথ দেখানো অর্থাৎ ইহকালেও যেন মঙ্গল পায় পরকালেও যেন তারা মুক্তি পায় এজন্য তাদের জন্য কি করতে হবে প্রাণ খুলে দোয়া করতে হবে এবং তাদের জন্য সঠিক পথ দেখাতে হবে সমাজের সর্বদা ইমানি পরিবেশ বজায় রাখা এবং সেজন্য সকলকে উদ্বুদ্ধ রাখা এটাই হলো সাধারণ মুসলমানদের কল্যাণ কামনা করা তাহলে সাধারণ মুসলমানরা যাতে করে ভালো থাকে তারা ভালো পরিবেশ পায় তারা ইমান পায় পথ পায় হেদায়ত পায় এবং ইহকাল এবং পরকালে মুক্তি পায় এজন্য আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে এইভাবে আমরা মানুষকে সর্বদা উপদেশ দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি এই আল্লাহ পাকের দেওয়া এই আল্লাহ পাকের এই নির্দেশ যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি এইভাবে আমরা এবার সাধারণ মুসলমানের থেকে শুরু করে নিয়ে উচ্চ পদস্থ সকলের দোয়া এবং কল্যাণ কামনার মাধ্যমে আমরা এই দায়িত্ব পালন করতে পারি এবং মানুষকে সর্বাবস্থায় উপদেশ দিতে পারি এইভাবে যদি আমরা উপদেশ দেই তাহলে দেখবেন যে একসময় আজ হোক কাল হোক উপদেশ পাইতে পাইতে একসময় তারা হকের পথে সত্যের পথে তারা চলে আসবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে শ্রেষ্ঠ জাতির আরেকটি সুন্দর একটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো যে ইসলামী দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করা ইসলামী দণ্ডবিধান সমূহ বাস্তবায়ন করা ইসলামী দণ্ডবিধান কোনটা কোরআন মাসিদে বলা হয়েছে সারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিয়া হুমা যা চোর এবং চুরি চুরনি কোন চোর যদি চুরি করে আর কোন সে পুরুষ হোক আর মহিলা হোক ফাক্তাউ আইদিয়া হুমা তাহলে তাকে কি করতে হবে হাত কেটে দিতে হবে আর জানিয়া তো আর জানি ফাজলে তো হুমা কোনো পুরুষ মহিলা বা কোনো পুরুষ যদি ব্যবিচার করে তাহলে তাকে তাদেরকে বেত্রাঘাত করতে হবে আর বিবাহিত হলে সঙ্গে সার করতে হবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দণ্ডবিধি যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখবেন দেশে এক সময়ে চোর থাকবে না যে দেশে এক সময় রাহাজানি খুন খারাপি ব্যবচার ইত্যাদি কিছুই থাকবে না এই বিষয়টা আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে নেই বলেই পৃথিবীতে আজকে এত অশান্তি এত খুন খারাপই হচ্ছে কেন হচ্ছে এটা ইসলামী দণ্ডবিধি সমূহ বাস্তবায়নের অভাবের কারণে ইসলামী দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন ব্যতীত নাহি আনিল মনকার কার্যকর হয় না যেমন তাগুদকে অস্বীকার করা ব্যতীত তাহিদ প্রতিষ্ঠিত হয় না যদি আমরা ইসলামী দণ্ডবিধান সমূহ দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করতে না পারি তাহলে নাহি আনিল মনকার অর্থাৎ অসৎ কর্মকে দমন করতে হবে ঠেকাতে হবে বাধা দিতে হবে এই দায়িত্ব পালন কখনই করা সম্ভব নয় যেমন তাগুদকে অস্বীকার করা ব্যক্তি তাগুদ প্রতিষ্ঠিত হয় না তাহিদ এবং তাগুদ অর্থাৎ আল্লাহকে আল্লাহর তাহিদ উলুহাদকে প্রতিষ্ঠা করা এটা তখনই সম্ভব যখন আমরা তাগুদ বা শয়তানি শয়তানকে অস্বীকার করতে পারবো একইভাবে পাপের শাস্তি ব্যতীত সমাজে পুণ্যের পথ উন্মুক্ত হয় না কোনো পাপিকে যদি শাস্তি না দেওয়া হয় কোনো পাপিকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজে পুণ্যর পথ কখনো উন্মুক্ত হতে পারে না এই জন্যই ইসলামী দণ্ডবিধান সহ সর্ব অবস্থায় পালন করতে হবে বাস্তবায়ন করতে হবে পাপির শাস্তি পাওয়াটা পাপির শাস্তি পাওয়াটা পাপির জন্য যেমন কল্যাণকর তেমনি সমাজের জন্য কল্যাণকর একজন পাপিকে শাস্তি দেওয়া হয়তো পাপি শাস্তি পালো কিন্তু এটা একদিক থেকে কল্যাণকর যদি দেশের এক প্রান্তে একটা জজের মাধ্যমে একজন ব্যক্তির হাত কেটে দেওয়া হয় তাহলে বাকি শত শত চোর হাজার হাজার চোর তারা কি হবে সাবধান হয়ে যাবে এবং হাত কাটার ভয় তারা চুরি করা বাদ দেবে তো এটা কখন হবে যদি বাস্তবায়ন করা হয় সে কারণে ইসলামের শরীয়তে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন দণ্ডবিধি নির্ধারিত হয়েছে যা প্রকৃত অর্থে সমাজের জন্য রহমত স্বরূপ যে সমাজে ইসলামী দণ্ডবিধি যথাযথভাবে চালু থাকে সে সমাজে শান্তি এবং অগ্রগতি অব্যাহত এবং ক্রমবর্ধমান থাকে আজকে যদি এই রাহাজানি ছিনতাইকারীকে বা মানব পাচারকারীদেরকে সোজাসুজি ধরে নিয়ে এসে কোর্টের মাধ্যমে একবার বাদ আসর বা বাদ জহর একটা খোলা ময়দানে দণ্ডবিধি প্রয়োগ করা হয় এবং তাদেরকে শিরোচ্ছেদ করা হয় তাহলে দেখবেন যে এই মানব পাচারের মতন একটা বড় অপরাধ কেউ করার সাহস পেত না কিন্তু আজকের আইনের ফাঁক করে এই সমস্ত মানব পাচারকারী অপরাধীরা তারা কি হচ্ছে ফাঁক করে ওকালতির ফাঁক করে তারা বেঁচে যাচ্ছে এবং তারা নির্দ্বিধায় ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না রাসুল সাল্লাম বলেন একামাতু হাত হাদ্দন একামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খাইরুম মিন মাতারে আরবাইনা লাইলাতান ফি বেলাদিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহর দণ্ড সমেত একটি দণ্ড কার্যকর করা আল্লাহর জমিনে চল্লিশ দিন বৃষ্টি বর্ষণের চাইতে উত্তম তাহলে বাস্তবায়ন করাটা কতখানি উত্তম দেখুন যদি যে কোনো অপরাধের শাস্তি যদি সরকার কর্তৃক সমাজ কর্তৃক বা নেতৃস্থানীয় লোকদের কর্তৃক প্রতিষ্ঠিত করা যায় রায় কার্যকর করা যায় তাহলে এই এর কল্যাণ সম্পর্কে রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহর দণ্ড সময়ের একটি দণ্ড কার্যকর করা চাই সেটা হাত কেটে দেওয়া হোক তাই চাই সেটা চল্লিশটা বৃত্তাঘাত বা একশোটা বৃত্তাঘাত করা হোক অথবা দ্বীপান্তর দেওয়া হোক অথবা জেল জরিমানা হোক যেটাই হোক এখন এটা যদি করা যায় তাহলে আল্লাহ রাসুল সাহসালাম বলছেন যে আল্লাহর জমিনে চল্লিশ দিন বৃষ্টি বর্ষণের চাইতে উত্তম হবে চল্লিশ দিন যদি বৃষ্টি বর্ষণ হয় তাহলে সেই দেশে শস্য সুফলা এক দেশে কত উপকার হবে এটা ভেবে চিন্তা করা যায় না এই জন্য বলা হচ্ছে যে কোন দেশের সরকার যদি এই দণ্ডবিধি কার্যকর করতে সক্ষম হয় তাহলে সেই দেশে বৃষ্টি হওয়ার মতন উপকার তারা পেয়ে যাবে মানে গোটা দেশ সমাজ তারা পুরুষমুক্ত হবে শান্তিতে বসবাস তারা করতে পারবে সম্মানিত উপস্থিতি এই জন্য এখানে অনেক কথা আছে আর কি ইসলামী দণ্ডবিধান প্রয়োগ করলে সেখানে কি সুখ আসতে পারে কি শান্তি আসতে পারে অনেক ঘটনা আছে যেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এখানে বলা সম্ভব নয় তো আমরা এটাই মানে চাইব সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে ইসলামী দণ্ডবিধান মুসলিম হয়ে আমাদেরকে কি করতে হবে ইসলামী দণ্ডবিধান সমূহ যথাযথভাবে পালন করতে হবে আল্লাপাক আমাদেরকে এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলো অর্জন করার তাও দান করুন এবং সে মতে চলার সুযোগ দান করুন আমিন